বিশ্বনা কথা শুনবেন সূর্য আসবে মাতার কাছে পানি পড়ে তাবা হবে উপরে দিকে তাকিয়ে সবাই নামসি নামসি করে রবে গায়ের খামে কাটবে সাদা গায়ের খামে কাটবে সাদা

আমার প্রিয় কবি লিখছিলেন কোন